আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মণ কবিতাটা বলি অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্রগণ মস্তকে সমিত ভার করি আহরণ বনান্তর হতে ফিরাই এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম ধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি রয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্যে অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মতন নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে অর্ঘ্যবহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণতলে তরুণ বালক বন্দি ফল ফুলদলে ঋষির চরণপদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবন ব্রহ্মবিদ্যা কহি ব্রহ্মবিদ্যা শিখি কুশক্ষেত্রবাসী আসিয়াছি দীক্ষাতরে সত্যকাম নাম মোর শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহশান্ত ভাষে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব করল কর অনুমতি এত কহি ঋষিপদে করিয়া প্রণতি গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যাদীপ জ্বালা দাঁড়ায় দুয়ারো ধরি জননী জবালা পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম গিয়াছিন তরে গুরু গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে মা তো কি গোত্র আমার শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে গোত্র তব নাহি জানি তা তো পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অস্ত্র ধৌত যেন নবপুণ্য ছটা প্রাত স্নাত স্নিগ্ধচ্ছবি আর্দ্রসিক্ত জটা সূচি শোভা সৌম্য মূর্তি কায়ে বসেছে বেষ্টন করে বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমেরে বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জনগীতি জলকলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগীতি হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে আচার্য আশিস করি শুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলিশির কহিলা বালক ভগবান নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছি তোরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে গোত্র তব নাহি জানি শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা মধুচক্রে লোষ্টপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহুমেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তা তো তুমি দ্বিজোত্তম তুমি সত্যকুল জাত